অবভিয়াসলি আগের দুটো ঈদের থেকে অনেক ভালো কাটছে কারণ আগের ঈদের সময় লকডাউন ছিল সবাই ঘরে ছিল বেরোইতে পারে নাই বাট এবার ঈদটা আসলে অনেক ভালো কাটছে সব মানুষ বাইরে সব আত্মীয় স্বজনের সাথে দেখা হয়েছে অনেক মানুষ বাড়ি গেছে তো সব মিলে ঈদটা খুবই ভালো কাটছে